সুন্দর আইডি দিছি তোরে পুরাই আগুন লেভেলের আইডি দিছি তোরে কি আইডিটা পছন্দ হয় নাই ভালো লাগে না আইডিটা ভালো লাগবো না আবার দেখো আইডির মধ্যে কত কিছু আছে সিজন 2 এর মার্কসও আছে রাইট নো নবরি সিজন 2 এর মার্কস আবার হয়তো আবার সিজন 2 মো সিনে না ও হ এটার মধ্যে সিজন 2 1 2 সব কিছু আছে অনেক রিয়ার আইডি না এটা ওয়াও কত সুন্দর সুন্দর ইমোট দেখো কত সুন্দর সুন্দর ইমোট এগুলো আছে তোমার কাছে আমার কাছ থেকে আইডি নিয়ে আমার ইমোট দেখাস না এগুলা কই থেকে থাকবো আমি গরিব দরিব মানুষ এগুলা কই থেকে পাবো স্টার দে মেসি স্টার দে ওই স্টার দিতেছি আগে মায়া ক্যারেক্টার নেই আরে কত সুন্দর পোশাক আবার বাতিও ধরে দেখছো এই তোর আমি কইতাছি না মেসি স্টার দে বাতি মাতি এগুলা তুই বড়ও দেখতে পারবি মেসি স্টার দে স্টার দিতেছি আরে ফ্রি ড্রেসে পাল্টাইয়া আমার মতো একটা ভালো ড্রেসে পইরাইও ফ্রি ড্রেস আপ মানে এ ইয়ে, এ ইয়ে, এটার তোর কোন দিক দিয়ে ফিরি আপ মনে হয় সিজনে একুশের পোশাক এটা সিজনে একুশের আর এটার তোর কোন দিক দিয়ে ফিরি ড্রেস আপ মনে হয় রে